পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খান এর মেয়ে লামিয়া আক্তার তার সাথে একই গ্রামের মিজানুর রহমানের ছেলে তরিকুল ইসলাম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে তরিকুল তার প্রেমিকা লামিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রায় নয় মাস পূর্বে স্থানীয়রা তাদের বিয়ে দেন বিয়ের পর থেকেই লামিয়া তার বাবার বাড়িতে ছিল গত ছয় নভেম্বর লামিয়ার নিখোঁজ হয় এই ঘটনায় লামিয়ার পরিবার গত চব্বিশ নভেম্বর নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে এরপর গতকাল রোববার রাতে লামিয়ার ঘরের সামনে একটি চিরকুট পাওয়া যায় সেই চিরকুট সূত্রে ধরে পুলিশ আজ সোমবার দুপুরে লামিয়ার পাশের গ্রামের সাতকামছিয়া মোজাহার মোল্লার বাড়ির বালুর মাঠ খুঁড়ে অর্ধগরিত লাশটি উদ্ধার করে এটা আমার বাইজি হয় আমার বড় মেয়ে এই কালকে রাইতে আর কি আমরা চিঠি দিয়েছে সিটি দিয়ে ঢেলার মধ্যে পাড়াই দিয়ে এমনি পাক্কা মারছে পাক্কা মারার পর ফেরকে পরে টিন এবার মারছে মারাবার এবার বাইরে গিয়ে লাইট টুন মারিকে দিয়ে গিয়ে সাবাল এফার আর সেই সিটি দিয়ে মানে মাটির লেগে পেশেন্ট গিয়া এরপর সেই সিটি দিয়ে এবার রাইতে এবার থানায় ফোন দিয়েছে ফোন দেওয়ার পর দারোগা পুলিশ আইসে আজকে আবার আমরা রাইতে হারা পাহারা দিছি পাহারা দেওয়ার পর ভোর চারটার সময় ওই জায়গাতে দুটো কুকুর আইছে কুকুর আজকে সালাটে আইছে যে সালার পর এইবার কিন্তু আমরা আরও মানে ইয়ে হয়েছি এবার ওই জায়গাটা গ্র্যান আসে মানে পচা একটা গ্র্যান আসে এরপর হ্যাঁ এবার থেকে পাওয়া গেছে আর কি আমার তো মেয়ে তো মেয়েই ওটা ওটা মেয়ে মানে চুল হলো মাথা তামার চুল দেহায় ঠিক আছে আমাদের এই মেয়েটা আজকে চার মাস ওভার হয়েছে পাই না একই এলাকায় বিয়ে হয়েছিল ছেলের নাম হয়েছে মোহাম্মদ তরিকুল ইসলাম ওর সাথে বাজাবাজি হয়েছিল বাজাবাজি হওয়ার পরে ও আমরা এই মেয়ে চার মাস পাই না না পাওয়ায় আমরা থানায় অনেক দৌড়াদৌড়ি করছি কিন্তু কোথাও কোনো এর এখন পর্যন্ত কোনো আমরা সমাধান পাইনি কিন্তু গতকালকে হঠাৎ করে আমরা এ ওই আমাদের বাড়িতে সিঁড়ির সামনে একটা কাগজ পাই এবং আমাদের বাড়িতে সালের উপরে এবং বেড়ায় মাটির ডিল পাকা মারে পাকা মারার পরে আমরা যখন বের হই বের হয়ে দেখি যে সিঁড়িতে একটা কাগজ রাখা এবং কাগজে লেখা যে আপনাদের মেয়ের লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালির মাঠে এবং ও জায়গায় লেখা আছে সব জানে মেজো খালা এবং ইতি মুমিন এই কাগজটা পাওয়ার পর আমরা বাইরে বেরোয়েছি যে ডিলগুলো কে মারছে এটা দেখার জন্য দেখার জন্য যখন লাইট লাইট নিয়ে বেরোয়েছে টর্চ মারার পরে আমাদের বাড়ির সামনে একটা খাল আছে খালের ওপারে দেখি যে ওই ছেলে তরিকুল ইসলাম দাঁড়ানো ও কোনো মাস্ক টাক্স কিছু পড়ে না ফেস দেখেই চিনতে পারছে চিনতে পারার পরে আমার বনাই ওকে ধরার জন্য তারা করছে কিন্তু ও দৌড়িয়ে পালাই গেছে পালাই যাওয়ার পরে আমরা ওই কাগজটা সাথে সাথে থানায় জানাই জানানোর পরে থানা থেকে লোক যায় লোক যাওয়ার পরে ওই কাগজের তথ্য অনুসারে লোকেশন অনুসারে আমরা এই ঘটনাস্থলে আসি এটা হচ্ছে সাতকাসিমা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় এখানে আসার পরে ওই স্যারে বাড়ির মাঠে কিছু তথ্য দেখে সে থানায় ফোন করার পরে ওসি স্যার আরও লোকজন পাঠায় পাঠানোর পরে রাত্রে এখানে পুলিশ পুলিশ ছিল এবং এলাকার চকিদার ছিল এলাকার লোকজন ছিল সবাই পাহারা দিয়েছে পাহারা দেওয়ার পরে সকাল সাড়ে দশটার দিকে থানা থেকে লোক আসার পর ওখানে যখন খনন করা হয় তখন কিছু হাড্ডি বা কিছু এগুলো পাওয়া গেছে কিন্তু আমাদের ধারণা যে আমাদের মেয়ের লাশ হয়তো এখানে হইতে পারে এই ছেলে চার মাস আগে হত্যা করে এখানে রাখছে আমাদের ধারণা আমরা চাই যাতে আমরা এই বিচারটা পাই এবং এই আসামি এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি আর এই আসামিরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় এবং আমরা এই আসামির ফাঁসি চাই রাত্রে আমার ঘর থেকে গেছে মাইয়া ও আমার বাড়ি থেকেই গেছে যাওয়ার পরে যে মশাই পাঁচ মাস প্রায় বয়স এরপরে খোঁজাখুঁজি তো মহত করছি কিন্তু পাই নাই আসামি দুজন ধরা পড়তো সেটা যাবেনি আজকে গেছে সারে বলছে না তারপর ওই কাল কাল হ্যাঁ, যারা ঘটনা ঘটাই সেইটা তারাই কালকে রাত ধরেন সাড়ে আটটা নয়টা বাজে আমাদের বাড়ি এই সাইডে ওইখানে একটা চিড়ি এরকম লেগে থুয়েছে সিঁড়ির উপরে একটা ঢিলে দিয়া আর এবার তো কতটি ভালগুয়ে পাক্কা মারছে মারার পরে আমরা দেখছি যে সিঁড়িটা লেহা এরপরে লাইট মারছি পর ওই জামাই যে তরিকুল ওরেও দেখছি যে দৌড়ইয়া বড় রাস্তায় চলিয়ে যায় যে বিচার চাই স্যার উপযুক্ত বিচার চাই স্যার আমার মেয়েকে যারা মারছে তাদের উপযুক্ত বিচার চাই আমি গর্দা বোলাইয়ে বাইর করে নিয়ে মার্গি ফেলাইছে ওর মা ওর বাপ ও ওর সবাই জানে কুল মিজান তারা আমি এগো ফাঁসি চাই সেটা অনেক পরিকল্পিত হত্যা একটা মেয়ে একটা মেয়ে কেবল জীবনের শুরু একটা জীবনটা কেবল শুরু হয়েছে ও বিয়ে হয়েছে মনে হয় ছয় সাত মাস বিয়ে হয়েছে এসএসসি পরীক্ষা বছর এসএসসি পরীক্ষা দেবার একটা লাইফ স্যার এই মুহূর্তে একটা লাইফ শেষ করে ফেলাইছে একটা মেয়ের একটা জীবন দেয় বলেন স্যার এটা কীভাবে সম্ভব এরকম একটা ফুটফুতে মেয়ে কত সুন্দর একটা মেয়ে মেয়েটারে এরকমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা স্যার এটা আমরা চাই একভাবে যাদারাই হত্যার কিন্তু জড়িত সবার ফাঁসি হোক নভেম্বর মাসে আমাদের থানায় একটা নাজিরপুর থানায় একটা মিসিং জিডি হয় হ্যাঁ মেয়েটার নাম লামিয়া তো পরবর্তীতে জিডি আমরা জিডি সংক্রান্ত তদন্ত করি করে কিছু সেখানে ক্লু পাওয়া যায় এরপরে যখন তাকে না পাওয়া যায় তখন আমরা তাদের পরিবারের কিছু তথ্যের ভিত্তিতে ডিসেম্বরের পঁচিশ তারিখে একটা মামলা রুজু হয় অপহরণজনিত মামলা রুজু হয় তো মামলায় আমরা ওর যে ওর সাথে যার বিয়ে হয় বা ওর শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন তাদেরকে আসামি করে তারা হলো এজাহার দায়ের করে মামলা রুজু হয় তারপর থেকেই ওকে খোঁজাখুঁজি সহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল কিন্তু ও কোনো মানে মোবাইল ফোন বা এরকম কোনো কিছু এভাবে ওই সময় তখন আমরা পাইনি এরপরে একটা চিরকুট এটা কয়েকদিন আগেই পাওয়া গিয়েছে চিরকুটটা চিরকুটের লেখা ছিল যে অমুক বাগানে বালির ভিতরে ওর ওকে পাওয়া যাবে ওকে মেরে ওখানে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে তো তারই প্রেক্ষিতে এখানে আজকে এই খুঁড়ে ডেড বডি পাওয়া গিয়েছে এখন ওর আত্মীয় স্বজন এখানে আছে তারা বলছে এটাই হলো তাদের মানে সেই লামিয়া কিন্তু আমাদের এখন সিআইডির ফরেন্সিক টিম সহ পিবিএ যারা ক্রাইম সিন ইউনিট আছে তারা আসবে আসার পরে ডিএনএ টেস্ট হবে তারপরে তোমার আমি নিশ্চিত হতে পারবো যে এটা লামিয়া কি অন্য কেউ এই আসামি যে তরিকুল স্বামী তার চাচা এবং তাদের সাথে সহযোগী আরেকজন বাদশাহ দুইজন নাটক আছে মানে তাদেরকে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর অন্যান্য আসামিগুলো গ্রেপ্তারের জন্য আমরা ওই সময় থেকেই আমরা ওদের অভিযান অব্যাহত আছে তার মাঝে আজকে এই গতকালকে চিরকুট তাদের বাড়িতে নাকি রেখে গেছে অজ্ঞাতকে সেইটার আলোকে আমরা সকালে আসছি এবং এই বালির মাঠে যেখানে নরম জায়গা আমরা চিহ্নিত করে সেখানে খোরাখুরির এক পর্যায়ে দুইটা হাড় হয়েছে এরপরে আমরা এখন পুরো লাশটাই বের করেছি যেহেতু ডিকম্পোস্ট হয়েছে আসলে লাশটা চেনা যাচ্ছে না তারপর আমরা ধারণা করতেছি এটা ভিকটিম লামিয়ার হতে পারে তারপরও এটা যেহেতু ডিকম্পোস্ট ফরেন্সিক ডিএনএর মাধ্যমে এটা নির্ণয় করা যাবে যে এটাকে এই প্রকৃত লামিয়ার লাশ কিনা আর অন্যান্য আসামি যারা আছে তাদেরকে আমরা ধরার জন্য একাধিক টিম আমাদের অলরেডি কাজ করতেছে আমরা যে কোনো মূল্যে আসামি গ্রেপ্তার করবো অতি শীঘ্রই এবং এই মামলার যাতে সুষ্ঠু বিচার হয় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তরিকুল ও তার পরিবারের সদস্যরা Omar al Hasan M I television